হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আজকে যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই সাইটটিতে আপনারা ডেস্কটপ এবং মোবাইল ডিভাইস দিয়ে কাজ করতে পারবেন এবং সেই সাইটটিতে আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করতে পারবেন ব্রাউজারের মাধ্যমে কাজ করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি আজকের সাইটটির নাম হচ্ছে কয়েনটিপ্লাই ডট কম এই সাইটটি থেকে আপনারা দৈনিক এক থেকে পাঁচ ডলার আর্ন করতে পারবেন এবং সেই ইনকামটা হবে ক্রিপ্টোকারেন্সিতে তো এই সাইটে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এইখানে জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করতে হবে তারপরে এইখানে আপনার first name email address password এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে দেন টিক মার্ক দিতে হবে I agree to terms privacy policy আচ্ছা তারপরে সাইন আপ অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে এই সাইটটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন সাইন আপে ক্লিক করার পরে আপনাদের ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ তাই আবার নতুন করে দেখিয়ে দিচ্ছি না আপনারা সকলেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আমি আশা করি দেন তারপরে আমাদেরকে যাইতে হবে লগ ইনে লগ ইনে এখানে আপনাদের মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে একটি ক্যাপচা আসবে ক্যাপচাটি ফিল করে দিবেন ওকে ক্যাপচাটি ফিল করে দিলাম দেন এইখানে লগ ইনে ক্লিক করলে আমাদের সাইটটির ইন্টারফেস আমরা দেখতে পারবো এটা হচ্ছে সেই ওয়েবসাইটের হোম পেজ আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি dashboard earn coin activity and payment PTC ad information উপরে ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন এখানে চারশো তিয়াত্তরটা কয়েন রয়েছে এবং যার মূল্য zero point zero four cent এবং বিটকয়েনে যদি আমরা এটাকে হিসাব করতে যাই তাহলে zero point zero zero zero zero two two six BTC okay এখন এইখান থেকে আপনারা আর্ন করবেন কিভাবে বা কিভাবে এখান থেকে ইনকাম করা যায় সে সেগুলো যদি আমরা একটু দেখতে চাই তো উপরে দেখতে পাচ্ছেন আর্ন কয়েন এইখান থেকে রোল দ্য ফুসেট এইখানে আপনারা ফুসেট ক্লেমের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো প্রথমে এই অপশনটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা রোল দ্য ফুসেটে ক্লিক করলে এইখানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আচ্ছা ইউর অ্যাকাউন্ট ইজ অ্যালাউড এখানে দেখেন your account is allowed to faucet roll per day আচ্ছা এখানে আমি দুইবার রোল করতে পারবো এবং সর্বোচ্চ সাতাশ পয়েন্ট এখান থেকে পাইতে পারি আচ্ছা এখানে রোল অ্যান্ড উইনে ক্লিক করি আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি একটি ক্যাপচা আসবে তো এখান থেকে সল্ভ মিডিয়া থেকে আমি এখান থেকে রিক্যাপচার সিলেক্ট করে দিচ্ছি then I am not a robot এখানে বলছে সাবমিট ক্যাপচার অ্যান্ড রোল এখানে যদি আমরা ক্লিক করি ওকে দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ওন টেন কয়েন আচ্ছা আচ্ছা এইখান থেকে আমরা টেন কয়েন পেয়েছি এবং এই কয়েনটি সরাসরি এখানে যোগ হবে এভাবে আপনারা চব্বিশ ঘন্টা অন্তর অন্তর এক একবার করে সরি বারো ঘন্টা পর পর একবার করে ক্লেম করতে পারবেন আচ্ছা তারপরে রয়েছে এইখান থেকে ভিউ পিটিসি অ্যাড এখান থেকে ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন আচ্ছা এইখান থেকে আমরা কীভাবে ইনকাম করব হ্যাঁ সেটা একটু দেখে নেই এখানে এই যে ভিউ অ্যাড এখানে বলছে view for seven second and earn nine point ঠিক আছে তো এইখান থেকে আমরা ভিউয়ে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা সেকেন্ড কাউন্ট হচ্ছে ওকে তো এইখানে একটা সেকেন্ড কাউন্ট হচ্ছে এইখানে আমরা জাস্ট একটা কাউন্ট হইতে দিব আমাদের এই পেজে থাকতে হবে একটু আচ্ছা তারপরে বলছে অ্যাড ভিউ কমপ্লিট এখানে বলছে ভ্যালিডেট ইয়োর ক্লিক বলছে স্মল ললিপপ তো এখানে ললিপপ এটা এটা সিলেক্ট করবো আমরা দেন এখানে বলছে your view has been recorded আচ্ছা তো আমাদের এটি ভিউ হয়ে গেছে এবং এর পরিবর্তে আমরা হ্যাঁ কয়েনটি পেয়ে গেছি দেখেন এখানে কয়েনটি যোগ হয়ে গেছে ওকে দেন নেক্সট এইভাবে আপনারা বাকি অ্যাডভার্টাইজমেন্টগুলো ভিউ করে এখান থেকে আপনারা এই কয়েনগুলো কালেক্ট করবেন ঠিক আছে এখানে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সবগুলো দেখে আপনারা কয়েনগুলো কালেক্ট করতে পারবেন দেন এইখানে রয়েছে প্লে গেমস রেফার ইউজার আচ্ছা তারপরে রয়েছে অফার ওয়াল এইখান থেকে ওয়াচ ভিডিওর মাধ্যমে আপনার ভিডিও দেখে ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে ইনস্টল মোবাইল অ্যাপস এখানে মোবাইল অ্যাপ ইনস্টলের মাধ্যমে আপনারা যদি কেউ মোবাইলে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইলের অ্যাপস ইনস্টল করে এখান থেকে কয়েনগুলো কালেক্ট করতে পারবেন এই অ্যাপসগুলো মোবাইলে ইনস্টল করলে আপনারা এখান থেকে হ্যাঁ নির্দিষ্ট পরিমাণে এই যে দেখেন একশো পয়েন্ট টু তিন হাজার কয়েন একশো কয়েন করে মূলত এখানে দিয়ে থাকে আচ্ছা তারপরে বলছে এইখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে এইখানে আমরা ড্যাশবোর্ডে যদি ক্লিক করি ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের একটি লেভেল রয়েছে এখানে আমরা লেভেল ওয়ানে রয়েছি আপনি এখান থেকে যত কাজ করবেন তত আপনার লেভেল বৃদ্ধি পেতে থাকবে আর যত লেভেল আপ হবে তত বেশি করে আপনারা কয়েনগুলো কালেক্ট করতে পারবেন তখন আপনারা দেখা যাচ্ছে কোনো কাজ করলে যদি দশ কয়েন দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার লেভেলটা আপডেট হলে বা লেভেল যখন আপ হবে তখন আপনাদের দশ কয়েনের জায়গায় বিশ কয়েন দিয়ে থাকবে ঠিক আছে তো এইখানে যত লেভেল আপ হবে আপনার ইনকামটা তত বৃদ্ধি পাবে ঠিক আছে অ্যাক্টিভিটি অ্যান্ড পেমেন্ট আচ্ছা এইখানে রয়েছে রেফার অপশন এখান থেকে আপনার রেফার করে ইনকাম করতে পারবেন হ্যাঁ তো রেফার রেফার রেফার লিঙ্কটি আপনারা এইখান থেকে আচ্ছা এইখান থেকে আমরা প্রোমোটসে যাই আচ্ছা এইখানে বলছে রিডিম অ্যান্ড প্রোমো কোড আচ্ছা এখানে প্রোমো কোড নেই আচ্ছা ইয়োর রেফারেল ওকে ওয়েট আচ্ছা এইখান থেকে যদি আমরা ফ্রু সেটে যাই ফ্রু সেটে যাওয়ার পরে এইখান থেকে নিচে চলে আসবেন নিচে দেখবেন যে এখানে বলছে রেফার লিঙ্ক আচ্ছা এখান থেকে আপনার রেফার লিঙ্কটা দেওয়া থাকবে এই রেফার লিঙ্কটা আপনার আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যখন সে আপনার অ্যাকাউন্ট থেকে বা এই লিঙ্কটা থেকে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ঠিক আছে তখন তার ইনকামের কিছু পার্সেন্টেজ আপনাদের কমিশন হিসেবে পাবেন ঠিক আছে ওকে দেন এইখানে সেটিংস অপশানে চলে যাব সেটিংস অপশানে যাওয়ার পরে এইখানে দেখতেছেন আপনারা অ্যাকাউন্ট টাইপ ঠিক আছে তো এইখানে আপনারা আমার এই অ্যাকাউন্টটা স্ট্যান্ডার্ড প্যাকেজে রয়েছে আপনারা এখান থেকে update to premium premium package করলে আপনাদের এই কয়েনের মূল্যগুলো বৃদ্ধি পাবে যদি যে যদি এখন আপনারা একটা কাজ করে টেন কয়েন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম প্যাকেজে যখন আপডেট করবেন তখন সে কয়েনটি এখান থেকে আপনারা বিশ কয়েন বা ত্রিশ কয়েন আর্ন করতে পারবেন বা আপনার ইনকামটা এখান থেকে বৃদ্ধি পাবে আর এখানে বলা রয়েছে enable five percent annual interest on year coin balance over এখানে যখন আপনার পঁয়ত্রিশ হাজারের বেশি কয়েন থাকবে তখন সেটি আপনারা পাঁচ পার্সেন্ট করে কমিশন পাবেন বাৎসরিক ঠিক আছে তো আপনারা যদি কেউ কয়েন কয়েন এখানে স্টক করে রেখে যদি ইন্টারেস্ট নিতে চান সেক্ষেত্রে আপনারা সেটা করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে এইখানে আর্ন কয়েন্সে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লে গেমস এখান থেকে গেম খেলেও আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এইখানে উইথড্র করার জন্য আপনাদের যেভাবে উইথড্র করবেন সেটা একটু দেখাই দিই আচ্ছা এখানে বলছে যে পেমেন্ট উইথড্র কয়েন আমরা এখান থেকে উইথড্র কয়েনে ক্লিক করি ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে সেভ ইউর কয়েন আছে এখানে আমাদের ইন্টারেস্টের কথাটা বলছে এখানে সিম্পল ডান করে দেই তো এইখান থেকে আপনারা দেখতেছেন যে চারশো বিরানব্বই কয়েন যে আমার অ্যাকাউন্টে রয়েছে এটার মূল্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর এবং বিটিসিতে এটার মূল্য তো এইখানে বলছে withdraw to your coin address এখান থেকে আপনারা সরাসরি বিট কয়েন অ্যাড্রেস নিতে পারবেন এখান থেকে ডগি কয়েন নিতে পারবেন তারপর হচ্ছে ডাচ কয়েন নিতে পারবেন তারপর হচ্ছে লাইট কয়েন নিতে পারবেন ঠিক আছে তো এইখান থেকে আপনারা ডিরেক্টলি আপনাদের ওয়ালেটে উইথড্র দিতে পারবেন ঠিক আছে তারপরে এইখান থেকে আপনারা সরাসরি আপনাদের ওই ফুসেট পেয়েতেও উইড্রো নিতে পারবেন আবার ডিরেক্টলি ওয়ালেটেও নিতে পারবেন আপনাদের যাদের ফুসেট পে অ্যাকাউন্ট নেই বা কীভাবে ফুসেট পেতে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনারা জানেন না তারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির লিঙ্ক সেটি ভিডিওটা দেখে আপনারা ফুসেট পে অ্যাকাউন্ট সহজে তৈরি করে নিতে পারবেন তো সবাই ভিডিও ডিসক্রিপশন থেকে ফুসেট পের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা একবার দেখে নেবেন আর না হলে আপনারা এখান থেকে আপনাদের ডিরেক্টলি আপনাদের ওয়ালেটে উইথড্র করতে পারবেন ঠিক আছে আচ্ছা এইখান থেকে আমরা আপনারা যারা মোবাইল থেকে কাজটি করবেন বা মোবাইল ডিভাইস ব্যবহার করে যে সাইটে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সাইটের কাজগুলো করতে পারবেন মোবাইলের অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা প্লে স্টোরে যে পয়েন্টি প্লাই সার্চ করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা এই সাইট থেকে মোবাইল এবং ডেস্কটপের মাধ্যমে সহজে কাজগুলো করতে পারবেন ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলে শুধুমাত্র অনলাইন রিলেটেড কন্টেন্টগুলো আপলোড করা হয়ে থাকে তাই আমি আশা করি যে এই চ্যানেলটির ভিডিওগুলো আপনাদের অনেকভাবে সহযোগিতা করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ